প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যে কোনো কাজ বর্তমান মুহূর্তে করা হচ্ছে বা চলছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় বাংলায় ছি ছ ছে ছেন ইত্যাদি থাকে এর ইতিবাচক গঠন হল subject plus am is are plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো the boys are playing cricket মানে ছেলেরা ক্রিকেট খেলছে সুতরাং দ্য বয়েজ হলো সাবজেক্ট আর হলো টু বি ভার্ব প্লে হলো তোমার ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং ক্রিকেট হলো তোমার অবজেক্ট এরপর যাব আমরা না বাচক এর গঠন হল subject plus am is are plus not plus verb plus ING plus object এর একটি উদাহরণ হল you are not going to school মানে তুমি স্কুলে যাচ্ছ না এরপর যাব আমরা প্রশ্নবাচক এ এর গঠন হল am is are plus subject plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো is the teacher telling a story শিক্ষক মহাশয় কি গল্প বলছেন এরপর আমরা যাব না প্রশ্নবাচক নাউন এর গঠন এর গঠন হল am is are plus not plus subject plus verb plus ING plus object এর একটি উদাহরণ হলো is not the bird singing মানে পাখিটি কি গান করছে না এরপর যাব আমরা না প্রশ্নবাচক প্রোনাউন এর গঠন এর গঠন হল am is are plus subject plus not plus verb plus ING plus object এর একটি উদাহরণ হল are you not going to school মানে তুমি কি স্কুলে যাচ্ছ না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আই এর ক্ষেত্রে এম হয় এক বচন এর ক্ষেত্রে ইস এবং বহু বচন এর ক্ষেত্রে আর বসে এখন আমরা প্রিভিয়াস ক্লাস এর দেওয়া প্রশ্নগুলি সলভ করব এক নম্বর দেখো সে একটি বই চায় এটা হলো সাধারণ বর্তমানকালের ইতিবাচক এর মানে হলো হি ওয়েন্টস ই বুক দ্বিতীয় হলো সে জোরে হাঁটে না এখানে দেখো না কথাটি রয়েছে তার মানে এটি হলো না বাচকে এর মানে হলো he does not walk first তৃতীয় হলো তারা কি গান গায় এখানে দেখো কি কথাটি রয়েছে তাহলে এটি হলো প্রশ্নবাচকে রয়েছে এর মানে হলো ডু দে সিং সং এরপরে দেখো চার নম্বরই আশা কি ফল ভালোবাসে না তো এখানে দেখো না কথাটি রয়েছে তাহলে এটা না বাচক এমন দেখো যে কি কথাটি রয়েছে তাহলে এটি প্রশ্নবাচক তাহলে কথাটি হলো যে না প্রশ্নবাচকে রয়েছে এবং এখানে আশা একটা নাম মানে নাম হলো একটি নাউন ওকে তাহলে না প্রশ্নবাচক নাউনে রয়েছে তাহলে এর মানে হবে does not Asha like fruits এরপরে দেখো পাঁচ নম্বর তারা কি আমায় চেনে না শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকলেই সেটা প্রশ্নবোধক বাক্যে রয়েছে এটা মনে রাখবে এখানে দেখো না কথাটি রয়েছে তাহলে নাবাচক এরপরে দেখো কি কথাটি রয়েছে তাহলে এখানে প্রশ্নবাচক তাহলে দেখো না প্রশ্নবাচক এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে তারা কথাটি রয়েছে এই তারা হলো একটি প্রণাম সুতরাং বাক্যটি হলো না প্রশ্নবাচক প্রণামই রয়েছে সুতরাং বাক্যটি হবে do they not know me এরপর আমরা যাব ছয় নম্বরে কিরণ কি সাঁতার কাটি এখানে দেখো এটি হলো একটি প্রশ্নবাচকে রয়েছে এর মানে হবে ডাস কিরণ সুইম এরপর সাত নম্বর বিবেক ও দীনেশ ঝগড়া করে না তো এখানে দেখো না কথারে রয়েছে তাহলে এখানে না বাচকে এবার দেখো বিবেক ও দীনেশ এদের কিন্তু নাম কিন্তু হ্যাঁ এটা নাম থাকলেও এরা কিন্তু দুজন ব্যক্তি তাহলে দেখো একের বেশি থাকলে সেখানে কিন্তু এরা বহু বচন হয়ে যায় ওকে তাহলে এর মানে হবে Vivek and Dinesh do not cruel এখানে দেখো বিবেক ও দিনেশ এর জন্য ডু কথাটি বসেছে এরপরে যাব আমরা আট নম্বরে এখানে দেখো হিন্দুরা গীতা পড়ে তাহলে এটা হলো ইতিবাচক এ পড়ছি তাহলে এর মানে হবে the Hindus read the Gita okay তো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত থাকলো বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হলো যা নেক্সট ক্লাসে করানো হবে নেক্সট ক্লাসে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স